এটাকে যাতে উত্তরোত্তর আরো সমাধিত করা যায় বাংলাদেশের এক দশমাংশ অঞ্চল মেশিন এবং মাত্রাপনা অবমুক্তকরণ এবং বিতরণ সবাইকে সচেতন থাকতে হবে এই এই ব্যাপারে কারণ অসময়ে আপনার এবং আইসিএর বাইরেও একদিন ধরে দুদিন ছেড়ে দিবেন না প্রত্যেকদিন এক নাগারে করতে থাকবে হয়নি তো এখন থেকে হবে হ্যাঁ ওর দরিদ্র সমা হাসারায় উনি কিন্তু মাছের নিচে কুটতে না এখানে মাছ বেশি স্যার কামড় মাছ আছে